ভুলে যাওয়ার লাগে আমি ভালোবাসি আরে কবে কপিরাইট পড়বো ও সরি ভাই সরি ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে সরি তো হ্যালো গাইস যে গেমিং বাসি তোমরা সবাই কেমন আছো হয়তো ভালো আছো তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গেম প্লে তো আজ আমরা খেলবো নামটা দেখতে হলে আগে আমি টু ইংলিশ কম পারি তো ব্রিক সুইঙ্গার হ্যাঁ যেটাই হোক আপনারা জ্বলন তো এটা আমরা খেলতে যেতেছি আজকে অনেক উপরে উঠমু পিকের ছাদে পিকের ছাদে অনেক উপরে উঠমু স্কা অনেক উঠছে দুইজন লোমু না বেশি একটা জিনিস যদি টিমমেট লয়ে খেলেন নিজের টিমমেট বাদে বাইরের টিমমেট যদি লয়ে গেলেন না আলার ভালার পাক না তো আমাদের খেলা শুরু করে দিই এখান থেকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব হলে মানে সরি আরে কি হয়েছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশেই থাকবেন অ্যান্ড ডিসক্রিপশনে গিয়ে দেখুন ফেসবুক মানে ফেসবুক আইডির লিঙ্কও আছে ফেসবুকের পেজও আছে অ্যান্ড ফেসবুকের গ্রুপও আছে আপনার চ্যানেল সেখানে গিয়ে অ্যাক্টিভ থাকতে পারেন আমার সাথে তো গ্রুপে জয়েন করবেন অ্যান্ড পেজে জয়েন করবেন আর গ্রুপে নিয়মিত পেজে অ্যান্ড আমার প্রোফাইলে আপনারা মানে রিয়েল যে আইডিটা আছে তো সেখানে আপনারা গেমের সব ইয়া পেয়ে যাবেন থামলাইন তুমলাইন পেয়ে যাবেন তো সেখানে আমি গেম ছাড়ার আগে আপলোড করে নিই ব্যাস আনকন তো সব কিছু আপলোড করছে সেখানে বলে দিই যে আমার গেম প্লে আসছে তো চলো আজকের ইন্ট্রো দিয়ে শুরু করি हेलो भाई प्लीज़ एक मिनट बात कर सकते हैं हेलो শোনো ভাই হ্যালো তো গাইজ এখানে আমাদের দুইটা কিল হয়ে গেছে একটা কিল হয়েছে দুইটা না চাপা মারি বেশি একটু তো একটা কিল হয়ে গেছে এখানে আমাদের ছয়টা ব্রিক্স মাত্র আর আমাদের টিমমেটকে বলে দিয়েছি যে তোমাকে ব্রিক দিয়ে একটু সাহায্য করবে সে পাকিস্তানি না ইন্ডিয়ান যেন পাকিস্তানি ভাষা লাগতেছে আমার কাছে তো তাকে বলে দিয়েছে এখন কিছু লুট করতেছে আর কিলটা ঝড়ে ঝরে বড় হয়ে গেছে এটা ফ্রি কিল ছিল আরও দুইটা পায়ে গেছি দেখি ব্যাগ দিয়েছে আর একটা ব্যাগ লাগে আমার থ্রি লেভেলের ব্যাগ লাগে তিন লেভেলের একটা ব্যাগ দিয়ে দে কোথায় পাবো আচ্ছা দেখি পায়া পায়ালেই তারপর আসছি ফিরে তোকে যেখানে বলছিলাম যে পিকের ছাদে তো পিকের ছাদে যাব না এখন তো এখানে উঠবো ওই ব্যানারটায় আর আমার এখানে মেটো ব্রিক্স লাগানো শুরু করে দিয়েছে তো ফার্স্ট অফ অল এখানে ব্রিক্স লাগিয়ে আমরা ওই টাওয়ারে উঠবো এটা কি বলে উপরে হ্যাঁ উপরে উঠবো তো আমার টিমমেটটা বেশি পাক না গেল কে হ্যাঁ গায়েব না উপরে গেছে ঠিক আছে মাঝখানে জোন আছে তো এখান থেকে উঠা যাই তো কিন্তু এনিমি লাগাই দিছে তখন যখন তো এখান থেকেই যাই পড়ে গেছে তো আমি যাই আসো ভাইয়া তুমি আসো আমি আসছি উপরে আসি আসো জাম্প আও উপরে চলে আসছি ভাইয়া তো এখান থেকে উঠবো কারণ পিকের থেকে মনে হয় এইটা অনেক বড় আসো আসো আসো ভাই আয় রে আয় রানা ভাই আয় আসো জলদি জলদি জলদি আসছে আসছে আর চলে আসছে তো বিক্স লাগান শুরু করে দিই এখান থেকেই হ্যাঁ পিকে থেকে এটা বড় তো এখান থেকে আমরা উঠবো আরে লাগ ওয়াদা লাগ ভাইয়া ওর মাথায় না আরে রানার মাথায় না ভাই এখানে না রে বেশ তাহলে এখানে এখানে লেগে যাও লেগে কুইস যাও উপরে যাও উপরে ওঠো ওঠো আমিও আসছি আরে যাও আসো আর তুমি আসো আমি আসছি ও গাইস আমাদের ব্রিক্স লাগানো এখান থেকে স্টার্ট হয়ে গেল লাগাও আমি লাগাই তুমি লাগাবো না বুঝছো আর নিয়েছিল হাতে লাগাও লাগাও লাগাও লাগাও লাগাও রানা ভাই দাও আরে লাগাও হ্যাঁ লাগাও লাগাও লাগাও একটা দাও একটা তো অন্তত লাগাও তোমাকে বলছো অনেকটাই একটা লাগে লাগাবা না লাগাইব না তো কুইসটা আর কইছি যে ভাই প্রথমেই কইছি ভাই আপনি ভালো মতন ব্রিক্স নেবেন বেশি করে আমিও নেব তারপর অনেক উপরে উঠবো কিন্তু হ্যাঁ মনে হয় কম নিয়েছে তার জন্য মারতেছে না দেখি আমি মারবো যা আমি মারবো উপরে উপরে উপরে জলদি উপরে উপরে উপরে জলদি আর চলো একটা লাইক করে দাও তোমরা সবাই যারা যারা দেখতেছো একটা লাইক চাই যাই একটা লাইক চাই চাই তোমাদের কাছ থেকে তো আমাদের পাশ দিয়ে প্লেনও চলে যাচ্ছে ভাই লাগাও আর হাই হাই হাই তোকে একটা প্ল্যান করছি আচ্ছা ব্রিক্স ব্রিক্স লাগান শেষ হোক তারপরে প্ল্যানটা দেখি সাকসেস হয় নাকি ওই অ্যানিমি পাশে আসছো ভায়া যাব না যাব না তুমি গ্রেনেড মারলে যাবে না হ্যাঁ যাইনি দেখি বাইরে হও বাইরে ওখান থেকে বাইরে বাইরে বাইরে এই তো গুড আরে গুড লাগো লাগো লাগো লাগো লাগো লাগো লাগো টুকি টুকি টুকি চোদ্দ আ হই কিও কার নেটের প্রবলেম আমার না ওর টুপুস করে গেছে গায়েবে নাকি হ্যাকার কোনটা আল্লাহ জানে হ্যাকার নাকি যাই উপরে যা হাই রে রানা ভাই চাপো ভাই পুশ হে মাথা হাই রে যা একটু লাগো হ্যাঁ এখানে লাগে যাও আর টুটু টিটি আসো আসো আহো আহো আহো আই তো আই তো গুড চলে আসো হুম যা উপরে ওঠো আজকে খেলা হবে আরে জোনের বাইরে হ্যাঁ থার্ড জোন থার্ড জোন আর সেকেন্ড জোন জোনের বাইরে চলে গেছে রে একটাই ব্রিক্স লাস্ট ব্রিক্স ভাই এখন তোমার ব্রিক্স মারতে হবে তো গাইজ তাকে বলে দিয়েছি যে আমার কাছে ব্রিক্স আরে ব্রিক্স দিচ্ছে ভাই তোমাকে মারতে বলছি দুইটা ব্রিক্স মাত্র দুইটা ব্রিক্স দেখে একটা মারলে তো আরেকটা শেষ টুপুস তো দেখি উপরে যাই তো উপরে উঠো জাম্পিং ব্রো তো এখন এখন হলো কাজটা করব যেটা বলছিলাম নিচে থাকতেই তোমাদের বলছিলাম তো এখন ওই জিনিসটা করব কারো একটা মিনিট এই তো নিয়ে নিয়েছি তো বুঝতেই পারছো কি করব আমরা যেটা দিয়ে ড্রপ ইয়া করে এর কি বলে ড্রপের মানে ড্রপ আনে সেটা ওর মাথায় পালাবো অ্যান্ড ও নক হয়ে যাবে তারপরে সিন পার্টিতে মজা নেবো তারপর তাকে রিভাইভ করব অ্যান্ড দেখা যাক এখানে কি সাকসেস হয় কি না এই তো সাকসেস হবে হবে ভাই ওখানেই কারা থাকো ওখানেই কারা থাকো ওখানেই কারা থাকো আইসা তারে রে নক করে দিছে তা শালা নক করে দিছে আমার প্ল্যানটা কাজ করবে আই গাইজ গাইজ প্ল্যানটা কাজ করছে গাইজ প্ল্যানটা কাজ করছে <laughs> যেটা বলছিলাম প্ল্যানটা কাজ করছে তো তোমরা বুঝছো যে কি করতে চলছি তো করে ফেললাম তার কাছে ব্রিক্স আছে হ্যাঁ নিয়ে নিলাম তো জোন আসতেছে জোন আসতেছে তো গাইজ কেমন লাগলো এক ভিডিওর ভিতরে দুই কাম করে ফেললাম আমরা তো এখান থেকে আমার লাস্ট একটা কাজই করা লাগবে জাম দেওয়া লাগবে তো জানি যে যতটুকু জাম দিলে লাইফ থাকে দশ লাইফ থাকে হেলথ তো দেখা যাক ও গাইজ এখন জোন আসতেছে এখন আমরা বলবো জাম ব্রো দেখি আমাদের ah what the hell is this jump দে দশ লাইফ অন্তত থাকে ah what the hell is this মানে পুরো পুরো লাইফ শেষ এত উপরেও তো উঠি নাই আল্লাহ এত উপরে উঠি নাই যে পুরো লাইফ শেষ হয়ে যাবে আচ্ছা যাই হোক গাইস ভিডিওটা কেমন লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো এক ভিডিওর মধ্যে দুইটা ভিডিও <laughs> হয়ে গেছে তো চাচ্ছি চাইছিলাম যে আমাদের একটা টিমমেটকে আমরা ওভাবেই মারবো কিন্তু এখানে মেরা লেছি তো অন্যভাবে মারার চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে তো ভিডিওটা কেমন লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার গ্রুপগুলো থেকে ঘুরে আসবেন পেজ গ্রুপ যেটা আছে ঘুরে আসবেন লিঙ্কে লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশনে তো ততক্ষণের জন্য